আসসালামু আলাইকুম আমি অসুস্থ ফায়ার সার্ভিস কর্মী মেহেদি হাসান দীর্ঘ এক বছরের উপরে চিকিৎসাধীন অন্যের জানমাল রক্ষায় জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে গিয়ে দুর্ঘটনার শিকার হই মেরুদণ্ডে আঘাতপ্রাপ্ত হই তারপর থেকেই বিছানায় ছটপট করি পেট সাপ পায়খানা সব কিছু বিছানায় করতে হয় ঠিক সেই মুহূর্তে বাসার আকুতি নিয়ে সহযোগিতা চেয়েছি আবেদন করেছি সাহায্যের জন্য কারণ অপারেশন করাতে অনেক টাকার প্রয়োজন হয়েছিল একটু সহযোগিতা আমি কারো কাছে পাইনি শেষমেশ আমার দরিদ্র পরিবার আমার চারটি মাসুম বাচ্চা এবং আমার কথা বিবেচনা করে আমাকে প্রথম অপারেশন করায় কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে প্রথম অপারেশন পর আমার শারীরিক অবস্থা আরো খারাপের দিকে চলে যায় ডাক্তার আমাকে পুনরায় দ্বিতীয়বারের মতো অপারেশন করাতে বলে ঠিক সেই মুহূর্তে আমার দরিদ্র পরিবার সব কিছু বিক্রি করে দিয়ে দ্বিতীয়বার অপারেশন করায় এই দীর্ঘ এক বছরের উপরে দুইবার অপারেশন সহ এখন পর্যন্ত আমার ডাক্তার ওষুধ সব কিছুই আমার পরিবার বহন করতেছে এত বড় ত্যাগ স্বীকার করার পরও আবেদন করে আকুতি মিনতি করে আমি একটু সহযোগিতা পাইনি শেষমেশ কোনো সহযোগিতা না পেয়ে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সহযোগিতা চেয়েছি এখনো অপেক্ষার পর গুনছি আমার মতো একজন গরিব কর্মচারী দীর্ঘ এক বছরের উপরে কিভাবে যে আমার দিন কাটছে কষ্ট যন্ত্রণার মধ্যে এই যন্ত্রণার থেকে মুক্তির জন্য আমি আত্মহত্যার মতো বড় সিদ্ধান্ত নিতেও চেয়েছিলাম আজ আমার এই কষ্টগুলো দুঃখগুলো সবার মাঝে শেয়ার করলাম এত বড় কাজ করেও আজ আমি অবহেলিত একজন গরিব কর্মচারী হিসাবে আমার ভাগ্যে একটু সহযোগিতা জুটে না Together, at that. Up there. Look